হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এটা সেকেন্ড ভিডিও তো আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ জানাবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই এখান থেকে আপনারা কেউ না কেউ উপকৃত হবেন তো অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমার আজকে কী নিয়ে আমি কথা বলবো ভিদমাত নামে ব্রাউজার নিয়ে হ্যাঁ তো ভেদমা আমরা ভেদমা থেকে অনেকে ডাউনলোড দিই অনেক মুভি বলেন গান বলেন ইমেজ বলেন বেশিরভাগ মুভি বা সংগুলো বেশি ডাউনলোড হয় তো এগুলো অনেকে আমরা মানে গোপন রাখতে পারি না অনেক যেমন ব্রাউজার মানে এসডি ডি কার্ডে গিয়ে হাইড করতে হয় তো ওই ব্রাউজার থেকে আপনি এটা প্রাইভেট করে রাখতে পারবেন পার্সোনালি যা আপনি কাউকে দেখা দেখা দেখাতে হবে না আপনি যদি দেখাতে না চান আপনি গোপন রাখতে পারবেন সে সেটিং আছে সে নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা সেই এবং আরেকটা বিষয় সেটা হলো যে আপনার ইউটিউব থেকে আমরা অনেকে ডাউনলোড দিই যেটা আপনার কাছে শেয়ার করা যায় না তো ভিদমাত এমন একটা ব্রাউজার যেখান থেকে আপনি ইউটিউব থেকে ভিদমাত ঢুকে ইউটিউবে ঢুকে ডাউনলোড দেওয়ার পরে সেটা আপনি ওই ইউটিউবের ওই ভিডিওটি যে কোনো কার সাথে আপনি শেয়ার করতে পারবেন তো সেই বিষয়ে আমি কথা বলবো তো আপনারা ভিডিওটি অবশ্যই আমি আবার বলতেছি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি হবে না হয়তো চার থেকে পাঁচ মিনিটের ভিডিও হবে তো আমরা ঘুরে আসতেছি তো ইন্ডোর পর ঘুরে ঘুরে আসতেছি বন্ধুরা একটু ওয়েট করেন তো বন্ধুরা আমরা ইন্ডোর পর ঘুরে আসলাম তো এবার আপনাদের সরাসরি মোবাইলের সেটিংয়ে গিয়ে দেখাবো যে কিভাবে ভিদমাতে ডাউনলোড করা যে কোনো কিছু সেটা আমরা গোপন রায় রাখতে পারি এবং ইউটিউবের থেকে ভিডিও ডাউনলোড দেওয়া যায় সেটা দেখাবো ভিডিওটা আপনার শেয়ার করা যায় সেটাও দেখাচ্ছি আমি একটু ওয়েট করেন দেখেন তো অ্যাট ফার্স্ট আমি ইউটিউবে ঢুকলাম দেখেন আমার এই একটা সং ব্যস্তেছে এই সংটা আমার ডাউনলোড দেওয়া আছে হ্যাঁ তো এই ডাউনলোড দেওয়া আছে দুইশো চুয়াত্তর এমবি হ্যাঁ এটা আমি সাপোজ আমি শেয়ার করব যেমন ভিডিওতে আপনি যদি ইউটিউবতে ডাউনলোড দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি শেয়ার করেন এখানে আপনি থ্রি ডোটে ক্লিক করেন ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিওটা আপনার দেখাইতেছি ইউটিউব ভিডিও দেখেন আমার আছে ডাউনলোড দেওয়া আছে এখানে আমি কার শেয়ার করতে পারবো না ওখানে আপনি শেয়ার করতে পারবেন দেখেন এমন ছত্রিশটা ভিডিও ডাউনলোড দেওয়া আছে এই ইউটিউব থেকে দেখেন থ্রি ডটে ক্লিক করেন এখানে কি আসবে এখানে এখানে এখানে এখানে আপনার সরি দেখেন এখানে আপনার থ্রি ডটে ক্লিক করলে সেটিং অপশন সেটিং থেকে আপনি কিছু করতে পারবেন না আবার আপনার এখান থেকে ক্লিক করেন রিমুভের অপশান আসবে হ্যাঁ এ হলো আপনার ইউটিউব থেকে ডাউনলোড দিলে অবস্থা আর আপনারা যদি ভিদমার থেকে ইউটিউবে প্রবেশ করেন করে ডাউনলোড দিলেন সাপোজ এখানে ভিদমার থেকে আপনি ইউটিউবের ইউটিউবের অপশান এখানে আছে দেখতেছেন তো আপনারা এখান থেকে ডাউনলোড দিলেন দেওয়ার পরে সাপোজ এখানে ডাউনলোড অপশান আছে এখানে আপনারা আসলেন সাপোজ ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার ভালো লাগলো তো আগে না আপনি মনে করেন শেয়ার অপশান আছে ওখানে আপনি ইউটিউবতে ডাউনলোড দেওয়ার পরে ওখানে কোনো শেয়ার অপশান নেই তো আপনারা আশা করি সবাই ইউটিউব ভিডিওগুলো ভিজিট মাথায় ডাউনলোড দেবেন যদি কারো শেয়ার করতে চান শেয়ার করে না আসান তাহলে তো আপনার ইউটিউব থেকে ডাউনলোড দেওয়া বা বেটার হবে তো ভিডমাতে ডাউনলোড দিলে খুব দ্রুত ডাউনলোড দেওয়া যায় এবং এইচডি কনভার্ট করা যায় এইচডি অনেক ভালো যে মানে সে মানে নিতে পারবেন যাই হোক কথা না মূল কাজ আছে সেটা হলো যে আপনার এই ভিডিওটি সাপোজ আপনি কাউকে দিবেন না এটা আপনি গোপন রাখবেন কেউ যেন না খুঁজে পায় তো আপনি প্রথমে ফাইলসে আসবেন যেখানে আপনি আপনি ভিডিও থাক মিউজিক থাক আরাম ফটোই থাকে আপনি আপনি গোপন রাখতে পারবেন দেখতেছেন আপনার যে প্রাইভেট স্পেস নামে যে অপশান আছে এখানে আপনি ঢুকলেন ফার্স্ট টাইম ঢোকার পরে প্রাইভেট স্পেস ঢোকবেন আমার যেমন করা আছে দেখে আমার পাসওয়ার্ড চাচ্ছে তো আপনার যখন প্রথম প্রথমে ঢুকবেন তখন আপনার এখানে পাসওয়ার্ড ভাইরে মানে আপনার কনফার্ম পাসওয়ার্ড চাবে তো আমি পাসওয়ার্ডটা বসে দিলাম তবে দেখেন আমার এখানে যেগুলো আমার হাইট করা আছে এগুলো সেগুলো সোর্স করে ভারী ভারী দেখাচ্ছে হ্যাঁ যতগুলো আমি থাকবে এখানে আপনার মানে রিফ্রেশ করবেন সবগুলো চলে আসবে তো এভাবে আপনার যে কোনো ভিডিও বন্ধুরা আপনার গোপন রাখতে পারেন এবং সহজে আপনার ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড দিতে পারেন এবং ইউটিউব থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এই জন্য আমি ভিদমাত আসলে দুটো মানে মিলে অস্থির অবস্থা হ্যাঁ, হ্যাঁ। তো আপনার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট টাইম আর ভিডিও বানাবে দিতে পারি আপনার ভালো ভিডিও দিতে পারি আপনারা যদি আমাকে উৎসাহ দেবো না দেন আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো না আপনাদের উৎসাহ দেবো না আপনাদের উপকার হবে আমার উপকার হবে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন অবশ্যই আমি আপনাদের শেয়ার করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগুক না লাগুক আপনার একটা লাইক অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি জানি নেক্সট টাইম আরও ভালো করবো আসলে প্রথমে হয়তো ভালো হয় না আপনারা যদি একটা মানুষ একটা মানুষকে উৎসাহ দেবনা দেয় তো অবশ্যই সেই মানুষটা বড় হতে পারে তো উৎসাহ দেবনা একটা জিনিস মানুষকে অনেক শক্তিশালী করে মানবিক দিক থেকে তো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আপনার যে কোনো মতামত হলে আপনার কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেবো অবশ্যই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীতে কোনো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো হোক সেটা অনলাইন ইনকাম হোক আর মোবাইলে কোনো সেটিং যদি মোবাইল ইউজ করি আমি ল্যাপটপ ইউজ করি না মোবাইলের সেটিং সমস্ত বিষয়ে আমি আস্তে আস্তে আমি ভিডিও দেবো ওতে সপ্তাহে ভিডিও থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্তই